এখানে ক্লাসিক্যাল আর মডার্ন হ্যাঁ, পপ বা মডার্ন ব্যান্ডের গান দুটো রকম দেখানো হয়েছে hello everyone welcome to our channel আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা মিথ্যে প্রেমের গান যে সিনেমা অনির্বাণ ঈশা অর্জুনের তার একটা গান রিলিজ হয়েছে টাইটেল ট্র্যাক মিথ্যে প্রেমের গান সেটার একটা সেটা আমরা কে রিয়াক্ট করব হ্যাঁ তো আমরা কেউই শুনিনি গানটা তো দেখা যাক কেমন হয়েছে ফার্স্ট টাইমই দেখা এই গানটা হ্যাঁ তো চলুন আপনারাও গানটা অবশ্যই দেখবেন আমরা তাহলে স্টার্ট করছি ক্লাসিক্যাল মিউজিক একদম ঘোরা আমাদের তোমার সঙ্গে আমার বোধ অনেক জন্ম আগের পরিচয় বোধহয় তোমারই অপেক্ষায় ছিল শূন্য হৃদয় আমি জানি সব প্রেমের গল্প মিথ্যে কিন্তু তোমার আমার গল্পটা যেন সে সত্যি সত্যি হয় কেমন লাগছে কি মনে হলো ভালো ট্রাইডাল ট্র্যাক হিসাবে বেশ ভালো একদম ভালো গানটা মানে ভিডিওটা মনে হলো মানে এই গানটার জন্য নয় হয়তো হ্যাঁ মানে পরে হয়তো সিনেমায় যখন দেখাবে তখন অন্যভাবে দেখাবে গানটা দেখাবে এই গানটা জাস্ট ট্রেলারের মতন কিছু কয়েকটা সিন জুড়ে একটাকে বানিয়েছে একদম একদম আর ট্রেলারে যেটা ভেবেছিলাম দেখে যে হ্যাঁ। এখানে ক্লাসিক্যাল আর মডার্ন হ্যাঁ, পপ বা মডার্ন ব্যান্ডের গান দুটো রকম দেখানো হয়েছে হ্যাঁ এই গানেও ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টস uh, বেশ ভালো লাগছিল মানে ওটা একটা আলাদা মাত্রা দিচ্ছিল গানটাকে বেশ ভালো হ্যাঁ কেন কি দুটোকে মার্জ করাটা টাফ তো খুব ভালো কাজ করেছে ওই দিক থেকে বলতে গেলে হ্যাঁ আর যা মনে হচ্ছে মানে ট্রেলার দেখো যা ভেবেছি মানে একটা মিউজিক্যাল জার্নির মাধ্যমে একটা স্টোরি বোঝানো হচ্ছে যেটা আমাদের সবসময় ভালো লাগে কারণ মিউজিক আমরা খুবই পছন্দ করি আর মিউজিক্যাল জার্নির স্টোরিগুলো খুব ভালো হয় মানে আমরা বাংলায় টিভি সিরিজটা দেখেছিলাম না না হ্যাঁ সেই যে হলুদ পাখি টিভি সিরিজ অবশ্যই বা তোমার রুদ্রবীণার অভিশাপ হ্যাঁ। রুদ্রবীণার অভিশাপেও খুব সুন্দর হ্যাঁ। একটা গান আর সাসপেন্সকে মেলবন্ধন করেছিল আর সেই যে হলুদ পাখি তো one of my best musical TV series মানে বড় মানে হলিউড বা অন্য কেউ হার মানায় আমার মতে তো এখানেও হয়তো একটা ওরকমই একটা অ্যাটমসফিয়ার পাবো সিনেমাটার হ্যাঁ, মধ্যে অবভিয়াসলি অনেক অনেক গানের আশা করছি যে সিনেমাটা থেকে এরকমই আরো অনেক গান থাকবে যেহেতু একটা আর আশা করছি কিছু ক্লাসিক্যাল থাকুক যাতে হ্যাঁ ব্যালেন্স হয় জিনিসটা ক্লাসিক্যালও থাকুক রকও থাকুক তাহলে আমরাও আমাদের নতুন জেনারেশনদেরকে দেখাতে পারবো যে দুটোরই মাহাত্ম আছে এমন না শুধু একটাকে নিয়ে চললে হয় দুটোই বেসিক ক্লাসিক্যালটা না থাকলে হয়তো কিছু জায়গায় কিছু জিনিস ফাঁকা থেকে যায় শেখাও বলো যা জ্ঞানও বলো তো দেখা যাক আমরা গানটা বেশ গানটা মিউজিক ডিরেক্টর কে বেশ ভালোই লাগলো এই গানটা কে গেছে সিঙ্গার হ্যাঁ মিউজিক দিয়েছে কুন্তল দে আর সিঙ্গার আচ্ছা। হচ্ছে নিশান মিত্র বাহ খুব সুন্দর গলাটা বেশ ভালো গলাটা খুব সুন্দর আর লিরিক্স লিখেছেন অরিত্র সেনগুপ্ত রিলিক্সটাও বেশ মানে অনেক দিন পরে বললাম তো ভালো আবার রিলিক্স লিখছে না এখন লিখছে এখন ভালো ভালো আসছে অ্যারেঞ্জমেন্টও করেছে তো ওই যে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টটা সেই সময় ঢোকানো মানে ইনক্লুড করা ওই জিনিসগুলো যারা অ্যারেঞ্জমেন্টরা প্রোডিউস করে তাদের হাতে থাকে তো তল দেই যিনি মিউজিক ডাইরেক্টর উনি ওটা অ্যারেঞ্জ করেছেন তো তো হোপফুলি ভেতরে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এগুলো তো আমরা বেশ ভালো হ্যাঁ, একটা মিউজিকের এক্সপেকটেশন আছে করছি আমরা তো দেখা যাক কেমন হয় আপনারা জানাবেন আপনাদের গানটা কেমন লাগলো আর অন্যান্য গান বেরোক আমরাও দেখবো কেন কি রিসেন্ট আমাদের হয়তো মোস্ট ফেভারিট কালার কিছু গান হয়েছে হ্যাঁ, তো তো আমরা আপনারাও সাজেস্ট করবেন আপনাদের ফেভারিট গান কি গান যদি আমরা চান আমরা রিয়াক্ট করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন যাতে যখন এরকম ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন আপনারা শেয়ার করবেন আর আমাদের ফেসবুক টুইটার আর ফলো করবেন আমাদের ফেসবুক টুইটার আর ইনস্টাগ্রাম চ্যানেলকে আমরা ডেসক্রিপশনে এটার লিংক দিয়ে দিয়েছি ওখানে আপনারা মেসেজ করে জানাতে পারেন যে আপনারা কিসের ভিডিও রিভিউ চাইছেন আর আমাদের কিছু কিছু আপডেট আমরা দিতে থাকবো ওখানে আপনারা ওটা ফলো করতে পারেন দেখা হবে আমাদের সাথে নেক্সট ভিডিওতে একদম বাই বাই